বাকি সাহেব ফোনেটা কাটি দিছি আল্লাহ কথা কইছে হলা নাকি যদি শুনতো এবারটা ঠেঙ্গাত হাত না ভাঙি আমনাটা ভাঙি দিত নিজে যে মানুষের হেরো মনে করেন কেন নিজে তো মনে না হুকুম সারা জীবনে কিছু মারছেন আই নোয়াখালী চেয়ারম্যানের হলো নোয়াখালী ত্রাস করে অন আছে ঢাকা সত্রাস করতে বুঝলেন না আল্লোকে কথাই গুণ কই আমি মনে করি এর নামে পার পাই যাবেন শুভর বন্ধু হয়েছেন ভালো কথা আল্লোকে আবার বন্ধু হইতে আই উল্টা পাল্টা কথা কইেন না ঠিক আছে না কথাবার্তা যেটা করবেন সাবধানে করবেন আর চোখের পলক মাঝে মধ্যে হালাইবেন কি কইছে কথা বুঝছেন একবারে নিতেবেন না আমার কিন্তু বেশিক্ষণ নিতে হলে কিন্তু মেজাজ গরম হয়ে যায় কথা যেটা ডাইরেক্ট কইতে হারবেন না যদি ঘুরে কইতেছেন ডাইরেক্ট কই দিবেন অনমন গুলি মুনি লাগবো নি সুরি চাপাতে লাগবো নি লাগলে এটা আরেক করবেন আপনি তো কথা এটাই আমার কইতে লাগছিলেন তাই না হ্যাঁ তো কথাটা ডাইরেক্ট কইতে হারেন না জিনিস লাগলে জিনিস নিবেন সমস্যা কি কইতে তো আইছিলাম আসলে অনেক কিছু এখন তো কনফিউজ হয়ে গেছি একটু আয় কাবিলা ছোটবেলার তো তোতলা জুটিয়া সোর এই তিনটা চার লোক কিন্তু দেখতে পারি না আপনার মধ্যে কিন্তু তিনটা গুণ রয়েছে অতএব আপনি কিন্তু নেক্সট টাইম ধরে আমার সামনে যখন আসবেন তখন খুব সাবধানে থাকবেন ঠিক আছে আপনি শুভর বন্ধু এই হিসাবে কিন্তু আপনার আরও বন্ধু ঠিক আছে ঢাকা শহরে কিন্তু রাস্তাঘাটের অবস্থা কিন্তু ভালো না দেখা গেছে সন্ধ্যাবেলা বাইরে হয়েছেন বরিশাল তো নাইছো নাম না একজন বেলা হাই হোলায় নাম পিড়ি বাড়ি চলে যাবো সোকিয়ানের মধ্যে গামছা বান্ধি দিয়ে চলে যাবো রেনি হইতেন কে মাইছে কে কিলেছে কে ঘুষেছে ঠিক আছে নি নেক্সট টাইম ঘর তিনজন বাইরে হইবেন আপনি কিন্তু আরে কিন্তু ব্যাপারটা কিন্তু নলেজ দিয়ে যাবেন ঠিক আছে নি পরে মায়ের মুড় খায় আসাম একেবারে কাবিলা ভাই আরো বাসান তখন কিন্তু কিচ্ছু করতে পারতেন না আর আপনার এনে কইছে আর কথা কর মাঝখানে চোখের পলক পালাইতে কয়েকবার কইছিলেন হ্যাঁ পলক পালাইছেন একবার ইলে হালাম হালাম পলক আর আইজা আপনার কথাগুলো কইছি আপনি কি কথাগুলো বুঝছেন যে বুঝছেন এটা আমি কেমন বুঝছি আপনি কি মাথা লাইটছেন একবার চোখের পলক আর মাথা কোনোটাই করতে পারবেন লাগতে থাকেন